সবার চোখকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে এজন্য প্রিয় ভাইয়েরা একজন মমিন বান্দার জীবনে তার চরিত্রটা সবচাইতে দামি নারীদের জন্য একটাই কথা পাঁচ সালাদ জামাতের সাথে পড়বেন রমাদানের রোজা রাখবেন নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন স্বামীর আনুগত্য করবেন এই চারটা কাজ কোনো নারী করলে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে একটা বর মুসলিম বর কেমন করে যৌতুক দাবি করে একটা কন্যা হচ্ছে বাবার জন্য তার কলিজা তো মেয়েকে দিল মানে তো বাবা তার কলিজাটাই ছেড়ে দিল তো আপনি শ্বশুরের কলিজা নিয়ে আসছেন আর কি চান যৌতুক খাওয়ার চেয়ে কুকুরের গোস্ত খাওয়া ভালো চারটা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় কয়টা এদের সম্পদ আছে কিনা সৌন্দর্য আছে কিনা status academic status family status social status এগুলো আছে কিনা চার নাম্বার দিনদারি ধার্মিকতা ইসলাম বলেছেন পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও এর মধ্যে একটা হচ্ছে পার্থক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও তিন শ্রেণীর লোক কেমতের দিন তারা ছাড় পাবে না আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পারিশ্রমিক আদায় করে নেই এরকম দাসরা নেই কেমতের দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে চিল্লা এখন ঠিক কিনা কাবা তাকালেই তাকালেই নূর আসে মুখ করে বসলেই সেখান থেকে রহমত আসতে থাকে আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের সবচাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম ঠিক কিনা হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে যারা জান্নাতে যাবে আর যারা জাহান নামে যাবে তারা কখনো সমান নয় যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফল কাম সুবানাল্লাহ পড়ে এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে আপনি কই যাবেন আমি কই যাব আপনি নামাজি হতে পারেন মুসল্লি হতে পারেন হাজি সাহেব হতে পারেন কিন্তু মা যদি বদ দেয় আপনার সব শেষ দুনিয়াও শেষ আখেরা তো শোনোই বললেন কেউ যদি ভালো কাজের কথা বলে ভালো কাজ করলে সব কথা বলে দেখাই দিল ওই সব আল্লাহ আমার চিন্তাতে আল্লাহ আকবর আমার চেতনাতে আল্লাহ আমার বিশ্বাসে আল্লাহ আমার জীবন্ত অবস্থায় আল্লাহ আকবর আমার মরণে আল্লাহ আকবর নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো রবের কাছে রব যেন তোমাকে ডাকে তুমি চাওয়ার আগে রব তোমাকে বলবে বাংলা তুই কি চাস তুই কিসে সন্তুষ্ট হবি আমি তো আছি তোকে আমি সন্তুষ্ট করার জন্য প্রস্তুত হয়ে গেছি এমন রবের এবাদত আমি করি যিনি সব সময় আমার দেখে আমার সব কথা শুনে আমার সব ফড়িয়াতে সাড়া দেয় চিল্লায় বলেন তিনি কে